আমি এই লাগিয়ে নিতেছি এবার লাল বাতিটি চলে এসেছে এবার আমি অন করবো

বাটিকেল পার্টিকেল বার বের হয়েছে আমরা এটা খুলবো খোলার পর আমরা দেখবো এটার ভিতরে আসলে কি কারণে এই সমস্যাটা হচ্ছে চলুন বন্ধুরা বার হয়ে মানে বাটিল বার হয়ে থাকে রোড়া রোড আগ করে থাকে তো আমি বন্ধুরা আমি এখন জিএস ভোল্টেজ মেপে নিতেছি জিএস ভোল্টেজ ঠিক আছে আমার ক্যামেরাটি দেখা যাচ্ছে ঠিক আছে তো উনত্রিশ বল থাকা দরকার কিন্তু ছাব্বিশ বল চলে এসেছে এখানে কোনো একটা কোনো প্রবলেম হয়তো দেখা যেতে পারে করব ওরা আমি আবারও টিভির ভিতরে চ্যানেলটি করে নিতেছি একটু স্কিপ করি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি